আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন শুরু করতে যাচ্ছে নতুন আরেকটি টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক নিয়ে ফেসবুক কিভাবে আপনি আনলক করতে পারেন এবং লক করতে পারেন ফার্স্টে আমরা লক দেখাবো তো লক করার জন্য আপনাকে অবশ্যই আপনি যদি উইন্ডোজ ভার্সনে হন কম্পিউটারে যদি এটি ব্রাউজ করেন তাহলে এটি মোবাইল ভার্সনে চলে যেতে হবে আর আপনি যদি অলরেডি মোবাইলে থেকে থাকেন তাহলে তো হলোই আমি গত যে পর্বে আমি আগে যে ভিডিওটি দিয়েছিলাম ওই ভিডিওটি এখন কাজ করতেছে না তো ওই ভিডিওটি কীভাবে দিয়েছিলাম সেটি আমি ফার্স্টে দেখাচ্ছি যেমন আপনি Facebook dot com M dot Facebook dot com slash help এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে যদি আমরা আনলক প্রোফাইল অথবা প্রোফাইল লক লিখে সার্চ দিই তাহলে এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে দেখেন আমরা মোরে চাপ দিই যে সি মোর অথবা অটোটি আসতে বলছে how do I lock my profile on Facebook এখানে ক্লিক করবেন আমি এভাবে দেখিয়েছিলাম যদিও যে হাউড ডু লক আবারও এখানে এখানে যাওয়ার পর এখানে ট্যাপ নামক একটি অপশন ছিল এবং ওই ট্যাপে যাওয়ার পর আপনি লক করতে পারতেন কিন্তু এখানে ভিন্ন একটু আপডেট করছে ওনারা সিস্টেম একই রয়েছে কিন্তু একটু আপডেট রয়েছে আরও সহজ করে দিয়েছে from your profile tap more under your name আপনার নামের নিচে মোর অপশন রয়েছে ট্যাপ মোর অপশন ওই মোর অপশন আপনাকে চাপ দিতে বলা হচ্ছে এরপর tap lock your profile lock your profile নামে আরেকটি অপশন রয়েছে ওখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার এটি কিন্তু লক হয়ে যাবে এবং tap lock your profile again to confirm confirm করতে বলতেছে তাহলে আমরা এই সিস্টেমে যাব তো এই সিস্টেমে যাওয়ার জন্য ফার্স্টে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব হেল্প সেন্টার থেকে আমরা বাদ দিলাম হেল্প সেন্টার দিল আমি ফেসবুক ডট কম চলে গেলাম ফেসবুক ডট কমে চলে যাওয়ার পর আপনি এখানে যাবেন এই অপশন অপশন থেকে আপনার প্রোফাইল আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখানে যে তিনটি চিহ্ন রয়েছে এই সাইটে দেখবেন তিনটি আইকন তিনটি ফোটোওয়ালা যে আইকনটি এটি আপনার মোবাইলেও দেখতে পাবেন অথবা এই তিনটি ফুটো যদি না থাকে তাহলে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক দেবেন মোর অপশনে ক্লিক দেওয়ার পর একটু নিচেই দেখবেন লক প্রোফাইল এই লক প্রোফাইলে ক্লিক দেবেন লক প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখানে লক ইউর প্রোফাইল এই লক করলাম ওকে আমার প্রোফাইল এখন টোটালি লক হয়ে গেছে তো লক হওয়ার পর আমি যদি এই সাইটে এসে রিলোড দিই তারপর এটি যে ইউর প্রোফাইল ইজ লকড এখন এটি যদি ভিউভেজে যাই ভিউভেজ তাহলে আমার ইউজার অনলাইন ইউজার যারা আছে ফেসবুক ইউজার আননোন পার্সন তারা এসে কিন্তু আমার প্রোফাইলটা এইভাবে দেখবে অ্যাবাউট সেকশনে কোনো কিছু দেখবে না কোনো ডিটেলস ফটো যাই বলেন ভিডিও কোনো কিছুই তারা দেখতে পাবে না তো এটি আপনার আনলক আবার কীভাবে করবেন আনলক করার জন্য যে প্রোফাইল লক এখানে ক্লিক করবেন অথবা এখানে যদি আবার এই যে আনলক ইউর প্রোফাইল এখানে অপশন আগে ছিল লক প্রোফাইল এখন আনলক প্রোফাইল চলে আসছে এখানে গিয়ে আনলক ইউর প্রোফাইল এই আনলক হ্যাঁ আনলক করে দিলাম একটু লোডিং দেবে এই যে ওকে এখন কিন্তু আনলক হয়ে গেছে তো ওইভাবে আপনি আপনার প্রোফাইল লক এবং আনলক করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ